নমস্কার আমি নূর ইসলাম আমাদের নেতাজি সুভাষ প্রতিভা স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমাদের সকল ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সংক্ষিপ্ত পরিচয় পর্বের পরিকল্পনা করেছি আমাদের নেতাজি সুভাষ প্রতিভা স্টাডি সেন্টার সকল উচ্চশিক্ষা বিলাসী ছাত্রছাত্রীদের স্বপ্ন ও সাফল্যের কথা চিন্তা করে ও সরকারি বিধি মেনে আমাদের নেতাজি সুভাষ প্রতিভা স্টাডি সেন্টার প্রতিনিয়ত বিডিপি এবং পিজি ছাত্রছাত্রীদের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাস চালু করেছে নমস্কার আমি আন্তরিকভাবে সবাইকে অভিনন্দন জানাই যে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই নেতাজি সুভাষ প্রতিভা স্টাডি সেন্টার অনলাইনে ক্লাস করানোর ব্যবস্থা করেছে যেখানে সমস্ত ছাত্রছাত্রীদের সমস্ত অসুবিধা সুষ্ঠুভাবে সমাধান করার ব্যবস্থা করা হয়েছে কারণ এই করোনা পরিস্থিতিতে অফলাইনে ক্লাস করানোর অনুকূল পরিস্থিতি না থাকার কারণে আমরা নেতাজি সুভাষ প্রতিভা স্টাডি সেন্টার অনলাইনে ক্লাস করানোর ব্যবস্থা করেছে এখানে ছাত্রছাত্রীদের সুবিধার্থে খুব স্বল্প মূল্যে নোটস এবং অ্যাসাইনমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ক্লাস করতে ইচ্ছুক আমাদের সকল বিডিপি এবং পিজি ছাত্রছাত্রীরা আমাদের স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্টাডি সেন্টারের ঠিকানা হচ্ছে Netaji Subhas Pratibha study centre college পাড়া কালিয়াগঞ্জ কলেজ মাঠের পাশে নিবেদিতা স্কুলের সংলগ্ন স্থানে অবস্থিত এবং আমাদের স্টাডি সেন্টারের যোগাযোগ নাম্বার হল seven three one nine one four seven four nine five এবং আরেকটি নাম্বার হল eight one five double nine seven zero six one eight নমস্কার